হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা কথা বলতে চাই কি কথা জানো ভালোবাসার কথা আসলে আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে না পারলে পথে না আসাই ভালো শুধু শুধু একজনের মন নিয়ে খেলা খেলা তোমার কোনো অধিকার নেই ভালোবাসার স্বার্থ থাকলে সেটাকে ভালোবাসা বলে না ভালোবাসার যারা স্বার্থ খোঁজে তারা বিনিময়ে কখনো নিঃস্বার্থভাবে ভালোবাসা পায় না যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তাহলে তুমি সত্যি কষ্ট পরেও তোমার প্রিয় মানুষটির একটু মুখের হাসি তোমার সব কষ্টকে ম্লান করে দেবে কারো মন নিয়ে খেলার ইচ্ছা নিয়ে ভালোবাসার অভিনয় করলে জেনে দেখো তোমায় নিয়েও একদিন তাই অভিনয় নয় করে কাউকে ভালোবেসো না ভালোবাসলে মন থেকে বেশো দেখবে তুমিও তার মনে থাকবে আর হ্যাঁ এই মেসেজটা তোমার সমস্ত ফ্রেন্ডদের শেয়ার করো সব সব বন্ধুদেরকে জানিও ভালোবাসা ভালোবাসা কেমন আর হ্যাঁ কাউকে ভালোবাসলে অভিনয় দিয়ে না ভালোবাসো ভালোবাসা দিয়ে দেখতে পৃথিবীর সব থেকে সুখী মানুষ তুমি শুধুই তুমি